সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব একজন নেককার স্ত্রীর চমৎকার একটি শিক্ষণীয় ঘটনা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি মক্কার বাজারে গেলাম কাপড় কিনতে দোকানদার দেখি শুরু থেকেই কাপড়ের অনেক প্রশংসা করতে শুরু করলো ক্ষণে ক্ষণে শপথ করে বলতে লাগলো তার কাপড়ই হচ্ছে বাজারের সেরা কাপড় এবং ইত্যাদি ইত্যাদি আমি কাপড় না কিনেই দোকান থেকে বের হয়ে আসলাম এমন লোকের কাছ থেকে কিছু কেনা নিরাপদ নয় দুই বছর পর আমি আবারও হজে গেলাম আবার সেই দোকানে কাপড় কিনতে গেলাম অদূরে দাঁড়িয়ে লোকটার প্রতি লক্ষ্য রাখলাম না আগের মতো প্রশংসা শপথ কোনোটাই সে করছে না ক্রেতা নিজের পছন্দ মতোই কেনাকাটা করছে তার দোকানে আমি তা দেখে এগিয়ে গেলাম এবং আমি জানতে চাইলাম তুমি কি সেই অমুক লোক নও লোকটি বলল জি এরপর তাকে জিজ্ঞাসা করা হলো তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি তখন সেই লোকটি বলল আমার ঘরে প্রথম স্ত্রী ছিল আমি যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে ফিরতাম সে তুচ্ছ তাছিল্য করে আমার রাতটাকে মাটি করে দিত আর যত বেশি টাকাই নিয়ে যেতাম তার চোখে একটুও লাগতো না আরো বেশি কেন আয় করলাম না তা নিয়ে উঠে বসতে খোটা শুনতে হতো তার বাপের বাড়ির দোহাই দিত তারপর আল্লাহ আমার দিকে ফিরে তাকিয়েছেন আমার প্রথম স্ত্রী মারা গেছে আমি দ্বিতীয় বিয়ে করেছি বিয়ের পর দিন বাজারে আসছি বউ পেছন থেকে আমার জামা টেনে গতি রোধ করে বলল শুনুন আল্লাহকে ভয় করে চলবেন আমাদেরকে হালাল খাওয়াবেন গুণা করে বেশি কামানোর কোনো প্রয়োজন নেই আপনি হালাল পথে কম রোজগার করে নিয়ে আসলেও আমি সেটাকে পরম সমাদরে অনেক বেশি মনে করব আপনি যদি কিছু নাও নিয়ে রাতে ফেরেন সেটাই আল্লাহর ফয়সালা বলে খালি পেটে ঘুমিয়ে পড়ব তবুও আপনি হারামের পথে যাবেন না সুবাহান শুধু মহিলাদেরও নয় পুরুষদেরও অবশ্যই চরিত্রবান হওয়া প্রয়োজন কিন্তু একজন মহিলা চরিত্রবান হওয়া মানে একটি পরিবার চরিত্রবান হওয়া একটি মহিলা চরিত্রহীন হওয়া মানে তার একটি পরিবার চরিত্রহীন হওয়া এজন্য মহিলাদের চরিত্রবান হওয়া বেশি জরুরি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল হারাম কাছ থেকে হেফাজত করুক সকল পুরুষ ও নারীদের চরিত্রবান হওয়ার এবং সকল মুসলিম পুরুষকে নেককার স্ত্রী নসিব করুক এবং সকল নারীদেরকে ঠিক এমনই নেক স্ত্রী হওয়ার তৌফিক দান করুক আমিন আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনি যদি পুরনো দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আজকে আর কথা বাড়াবো না আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ওয়াফির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত